কক্সবাজার সমুদ্র সৈকতে হারিয়ে গেল অপুর জীবনের সেরা উপহার হ্যাঁ বন্ধুরা এরকমই কিন্তু লাইনটি এসেছে পত্রিকার পাতাতে শুধুমাত্র পত্রিকার পাতাতে নয় ফেসবুকের স্ট্যাটাসেও কিন্তু অপু বিশ্বাস এই কথাটি লিখেছেন ভেতরের কথাটি হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে অপু বিশ্বাসের জীবনের অনেক প্রিয় একটি জিনিস ছিল সাকিব খানের দেয়া একটি রিং যেই রিংটি পরে উনি কিন্তু সমুদ্র সৈকতে গিয়েছিলেন শুটিং করতে কলকাতা থেকে ফিরেই তিনি একদিন রেস্ট করে আবার গিয়েছেন দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ির জিন্দাবাদ থ্রি ছবিটি শুটিং করতে কক্সবাজার সমুদ্র সৈকতে সেখানে শুটিংয়ের এক পর্যায়ে তার হাত থেকে মনের অজান্তে কিভাবে যেন আংটিটি খুলে পড়ে যায় তিনি অনেক খোঁজাখুঁজির পরেও সারাদিনেও সেই আংটিটি তিনি কোনোভাবেই খুঁজে পাননি তার ধারণা পড়ে যাওয়ার সাথে সাথে হয়তো সেটাকে কেউ লুকিয়ে ফেলেছে যেহেতু ওই জায়গাটুকু কোনো সিসি ক্যামেরার আওতায় নেই তাই কিন্তু সেটা আসলে শনাক্ত করা গেল না তার আংটিটি কিভাবে হারিয়ে গেল বিকেলটা পুরোই অপবিশ্বাসের মনে একদম মন খারাপ করা অবস্থায় ছিল কারণ তিনি অনেক ভালোবাসতেন এই আংটিটি আপনারা দেখে থাকবেন বিভিন্ন জায়গায় কিন্তু তার হাতে এই আংটিটি দেখা গেছে আংটিটির রং ছিল সবুজ রঙের সম্ভবত সেটি হচ্ছে পান্নার একটি আংটি হবে উপবিশ্বাস কিন্তু বলতে চাননি যে তার আসলে কি হয়েছে তিনি নিজেই খুঁজে খোঁজাখুঁজি করছিলেন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে দেবাশিস তা জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি খুঁজছো আমাদেরকেও বলো আমরাও একটু খুঁজে দেখি অনেক খোঁজাখুঁজির পর অবশেষে অপু বিশ্বাস বলতে বাধ্য হলেন তিনি আসলে আচ্ছা, তার জীবনের সবচেয়ে প্রিয় উপহারটি হারিয়ে ফেললেন এই কথাটি শুনে দেবাশিসদা বললেন যে তোমার জীবনের প্রিয় উপহার তো তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছ এখন আর এই সামান্য আংটি তুমি খুঁজে কি করবে এটা হারিয়ে গেছে ভালোই হয়েছে পরবর্তীতে তুমি একটি সুন্দর আংটি খুঁজে পাবে তুমি যেহেতু এইখানে অভিনয় করতে এসেছো শুটিং করছো শুটিংয়ে মন দাও তুমি এই সিনেমা থেকে যতগুলো টাকা পাবে তার পুরো টাকা দিয়েই তুমি একটা ভালো দামি আংটি কিনে নিও এই কথাটি শুনে অপবিশ্বাস হেসে দিলেন অপবিশ্বাস বললেন দেবাশিস দা আপনার কথা বলার কোনো জিনিস পান না এটা কোনো মন্ত্র মন্তব্য হলো এরপর অপবিশ্বাস আবার কিছুক্ষণ খুঁজলেন কিন্তু আংটিটি আসলে পুরো ইউনিট কেউই খুঁজে পেলেন না যাই হোক অপবিশ্বাস সারাদিন মন খারাপের পর সন্ধ্যার দিকে কিন্তু তার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল কারণ তার শুটিংয়ের যে দায়িত্বে যিনি ছিলেন তিনি কিন্তু একটা বিশাল বার্বিকিউ পার্টির আয়োজন করেছিলেন কক্সবাজারে যার ফলে আনন্দটুকু আবার সবার মধ্যেই ভাগ করে নিতে পারলেন অপু বিশ্বাস কারণ তিনি আসলে তার মনের কষ্টগুলো মানুষকে দেখাতে পছন্দ করেন না যদিও অপু বিশ্বাস এখন আর আগের মতো নিজেকে চাপিয়ে রাখতে পারেন না কারণ তার জীবনের ঘটনাগুলো সবার কাছেই জানা এই কারণেই হয়তো অপু বিশ্বাস এখন কিছুটা হলেও আগের চাইতে ভালো থাকেন আর একটু মজার ঘটনা হচ্ছে ওখানে ইউনিটের একজন ক্যামেরাম্যান তিনি বলছিলেন অপুদি তুমি চিন্তা করো না আমার কাছে এমন একজন লোকের সন্ধান আছে যিনি কিন্তু এই এই জায়গাটুকু দেখেই বলে দিতে পারবে তোমার আংটিটি কোথায় হারিয়ে গেছে এবং তুমি আমাকে মাত্র তিন দিন সময় দাও তিন দিনের মধ্যেই তোমার আংটিটি কিন্তু অবশ্যই অবশ্যই ফিরে পাওয়া যাবে উপবিশ্বাস যদিও তার কথা বিশ্বাস করেননি কিন্তু তার এই কথাটি শুনে কিন্তু সন্ধ্যাবেলায় তার মুখে হাসি ফুটে উঠেছিল দেখা যাক তিন দিন পরে কামাল তাকে আসলে কিভাবে সেই আংটিটি খুঁজে দেন আপনারা যদি এর পরবর্তী আংটিটা খুঁজে পেয়েছে কিনা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট দিবেন লাইক দিবেন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন ভালো রাখুন সবাইকে ধন্যবাদ